Shramon, what does David do? He sells fried egg. Is that you who said that? Not me, but mom. Hmm. Shramon, what does David do? He sells fried egg. Is that you who said that? Not me, but mom. Okay, friends, we are talking about speaking fluency How one can be a fluent speaker, a fast, natural speaker. আমরা দুজনে চারটি সেন্টেন্স প্রনাউন্স করেছি আপনারা প্রথম ভার্সনে দেখেছেন very slow terribly slow and in the second version the sentences were fast and fluent and natural Exactly. right? But how you can pronounce by maintaining that fluency, speed, pace of your speaking. there are some tips for you so Sravanti আর আমি এই রুলসগুলো আস্তে আস্তে আপনাদের একটা একটা করে বলবো অ্যান্ড ইউল নট বিলিভ আজকে একটা ভিডিও দিয়ে আপনার ফ্লুয়েন্সি লেভেল অনেক বেড়ে যাবে প্রথম সেন্টেন্সটি ছিল what does David do now in writing আমরা যদি শ্রাবণ এখানে দেখি হোয়াট ডাজ ডেভিড ডু এখানে how many words are there What does David do? Four. Four words. Exactly. So, যতটা word থাকে gap তার চেয়ে একটা কম থাকে। কম থাকে। Isn't that really cool? Right? Yeah, that's cool. Yeah. Uh, চারটা ওয়ার্ড হলে সেন্টেন্সের মধ্যে কয়টা গ্যাপ থাকবে থ্রি যদি আটটা ওয়ার্ড থাকে সাতটা গ্যাপ থাকবে so when you write dear friends আপনারা যখন লেখেন ইংরেজি প্রতি দুটি ওয়ার্ডের মধ্যে একটা করে গ্যাপ আপনারা দিয়ে কিন্তু লেখেন but when you pronounce, you don't give gaps. right? Hmm, but sometimes you give pauses. Choto choto biroti amra diye thaki. Like amra ekta sentence teen bar kore bole dekhai ebong ki ghote fast and fluent speaking e. Shravan, what does David do? This is the slower version. Shravan, what does David do? Dekho what does ওয়াটের লাস্ট অক্ষরটা কি টি অ্যান্ড ডাজ এর প্রথম অক্ষরটা কি ডি সো টি এর পরে যদি পরবর্তী ওয়ার্ডের প্রথম অক্ষরটা ডি থাকে তাহলে প্রথম যে টিটা এটি বাদ হয়ে যায় যেটাকে আমরা বলি elision in phonetics so what does becomes what does what does what does yeah ma'am you're so nice i mean in terms of pronouncing you're really really cool what does becomes what, What does what does david do শ্রবণ বলো তো david what is the last letter of david D d and what is the first letter of the word do D again D. So D এর পরে যদি নেক্সট ওয়ার্ডটা আরেকটা কনসোনেন্ট দিয়ে শুরু হয় যেমন ডি দেন প্রথম ডিটি বাদ চলে যায় যেমন টি বাদ চলে গিয়েছিল so David do becomes David do কি হয় বাবা বলো তো David do David do so ডেভিডের ডি অ্যান্ড ডু এর ডু দুটা ডি থেকে উচ্চারণ হলো একটা তো এখানেই হচ্ছে ফ্লুয়েন্সির ম্যাজিকটা হোয়াট ইজ দ্যাট ম্যাজিক আপনি যত লেটার উচ্চারণ করা বাদ দিতে পারবেন অত আপনার স্পিড বাড়বে আপনি যত সেন্টেন্সের মধ্যে গ্যাপগুলো ছিল প্রতি দুটো ওয়ার্ডের মধ্যে মধ্যে এই গ্যাপগুলো যখন আপনি প্রোনাউন্স করবেন না তখন আপনার স্পিড বাড়লো সো আমরা একটা সেন্টেন্সকে তিনবার উচ্চারণ করব শিয়া নয় okay Shraban what does David do He তো ওর এই যে লাস্ট সেন্টেন্সটা এটিও একটু কঠিন মনে হতে পারে আমাদের কাছে হি সেলস ফ্রাইড এগ এখানে কি ঘটলো he sells okay fine but fried egg so বলো তো বাবা তুমি ফ্রাইডের লাস্ট লেটারটা কি ডি অ্যান্ড এগের প্রথম লেটারটা কি ই e. ই e. e, এই সাউন্ডটি দিচ্ছে আসলে এ এগ এ যদি কোনো ওয়ার্ড একটি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শেষ হয় যেমন ফ্রাইড ড ড ড এই কনসোনেন্ট সাউন্ডটি দিয়ে ফ্রয়েড শব্দটি শেষ হয়েছে egg E is a vowel sound so consonant plus vowel এরা একত্রে সন্ধি হয়ে যাবে they will assimilate they will connect fried egg becomes fried egg fried egg so you see আপনি শুনতে পাচ্ছেন deg fried egg becomes fry dag fry and then dag এরকম আর যদি আরেকটা উদাহরণ আমরা জাস্ট পরের খাতিরে বলি foot and out becomes foot out tout শোনা যাচ্ছে right okay foot out foot out how how get out get out get out get out get out hmm তো এটা আরেকটা রুল আপনারা শিখলেন কনসোনেন্ট প্লাস বাউল দুটো মিলে একত্র হয়ে যাবে সন্ধি হয়ে যাবে অ্যাসিমিলেশন হয়ে যাবে দে উইল কানেক্ট এবং মাঝখানে কোনো গ্যাপ থাকবে না like fried egg becomes fried egg fried egg foot out foot out get out get out okay so এটা আমাদের প্রথম দুটো সেন্টেন্স গেল practice practice another pair of sentences, okay is Is that she who said that? Not me, but mom. Hmm. এটা কি বুঝতে আপনাদের কষ্ট হয়েছে আমি বলেছি is that you who said that said by the way ভুল উচ্চারণ কি হবে এটা বাবা বলো সেট রাইট সেড সা এ said who said that is that you who said that becomes is that you that you becomes that you that you what is the rules রবন কোন ওয়ার্ড যদি টি দিয়ে শেষ হয় আর পরের ওয়ার্ড যদি ওয়াই দিয়ে শুরু হয় দ্যাট ইউ তার মানে দ্যাট টি দিয়ে শেষ হলো ইউ ওয়াই দিয়ে শুরু হলো সো টি বিকামস চ চ that you becomes that you তাহলে বলো তো not you becomes not you hmm then hit you becomes hit you bite you becomes bite you hmm cut you Kachi. Chicken, chicken, not you. Yeah, not you, not you. to you becomes? Kachi. Kachi, cut me? no. Cut me, no, okay. No. So it's cut me. Cut me মানে say, cut me. T এর পরে যদি consonant থাকে, so cut me becomes cut me, cut me, cut me. T বাদ দিচ্ছেন, আপনার স্পিড বেড়ে যাচ্ছে। cut me, cut me. দেখেন অনেক স্লো আর ফাস্ট কিন্তু। Okay, so is that you, Sabat? said that? Said that. শ্রাবণ, yeah. Now আমি চাচ্ছি তুমি successfully fail করো. Said that. বলো তো, what is the last sound of the word said? D. What is the first sound of the word that? The. The. So, the is a consonant sound. Yeah. So কখনো যদি একটা ওয়ার্ড শেষ হয় ড দিয়ে ড অলওয়েজ ড অ্যান্ড পরের ওয়ার যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় যেমন দ্য তাহলে প্রথম ড সাউন্ডটা বাদ হয়ে যায় সেড দ্যাট বিকামস দ্যাট কীভাবে বাবা বলো তো said that excellent right said that okay is that chew সা ইজ দ্যাট চিউ সা শ্রাবণ একবার বলো তো that you said that? মানে হচ্ছে is that you who said that becomes is that you said that এবং শ্রাবণ পরে লাস্টে উত্তর দিয়েছে কি দিয়েছিলে Not me, but ma. Not me, not me. What is the last sound? T. T. And what is the first sound of the word me? Ma. ma. So, t এরপরে ma is a consonant sound. এটা থাকার জন্য not me becomes na not me. Not me. And but, what is the last sound of the word but? And what is the first sound of the word mom? Mom. So, but mom becomes, But mom. and the whole sentence? Not me, but mom. Yeah, not me, but mom. এবার আমরা পুরা চারটা লাইনের ডায়ালগ আমরা দুজনে প্র্যাকটিস করছি শ্রাবণ what does David do? He sells fried egg. Is that you who said that? Not me, but mom. Yeah. So আপনারা সবাই আশা করছি এই চারটি সেন্টেন্সের রুলগুলো বুঝতে পেরেছেন কিভাবে fast fluent natural BBC standard English বলা যেতে পারে ফ্লুয়েন্সি মানে এই নয় আই গো আমি যাই ডু আই গো আমি আই ডো আমি it's not fluency um sorry to say এভাবে অনেক জায়গায় পড়ানো হয় this is not fluency ladies gentlemen আপনারা আজকে একটি ভিডিও দেখলেন we call it how to improve speaking fluency with me and Sravanti. Mm. And next time we'll come up with another beautiful video of learning English. So what is our invitation? Join TESOL Bangladesh. Fill in the Google form given in the caption of this video. And how can they contact you? You can call me at 0173 And you can call me at 0163 686868. Happy learning! Ta-da!